মসজিদের মাইকে তোমার এলান হয়ে যাবে আব্দুল করিম না রহিমা হালিমা দুনিয়ার জমিনের মধ্যে নাই এ বাবা মসজিদের মিনারে তোমার এলান হয়ে যাবে বাবা কেউ যাবে তোমার জন্য বাঁশ কাটার জন্য কেউ যাবে তোমার জন্য কাফুনের কাফুন কেনার জন্য আমারে কেউ যাবে তোমার মাপ নিয়ে কবরে খনন করার জন্য কবর করার জন্য এলাকার মধ্যে সুখের ছায়া তোমার বন্ধু কাঁদবে তোমার বান্ধব কাঁদবে তোমার আত্মীয় স্বজন গুলো কাঁদবে তোমার বাবা কাঁদবে সবচেয়ে বেশি কাঁদবে তোমার আম্মাজান আম্মাজান ডাক দিয়া বলবে আমার রতন পাঁচকে দুনিয়া ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল আম্মাজান ডাক দিয়া বলবে বাবা তুমি কই যাও যখন তোমার গোসল বানাইয়া যখন প্যাকেট করে ফেলবে তোমার সন্তান ডাক দিয়া বলবে কই যাও আমার আব্বা জানরে তোমরা কই নিয়ে যাও জীবনের শেষ একটু আমার আব্বা জানলে একটু দেখায় দাও শেষবারের মতো একটু দেখা দে এ যুবক কি হালত হবে চিন্তা কর এইভাবে তোমার জানাজা পড়ায় কিন্তু কবরের জমিনের মধ্যে নিয়ে তোমারে রাখবে আহারে কবরের জমিনের যখন তোমাকে রাখবে রে মুসলমান যদি এই দুনিয়ার জমিন থেকে গুণা নিয়ে কবরের জমিনে কবরের জমিনে যদি গুণা নিয়ে যাও চিন্তা করে দেখুন বাবা কবরের আজাব সহ্য করতে পারবা না রে বাবা এই শীতের দিনে বাবা কম্বল সারা লেপ সারা তুমি আর আমি কিন্তু ঘুমাইতে পারি না রে বাবা আর যে কবলের জমিনে তোমারে আমারে রাখবে রে মা এ বাবা যে জমিনে রাখবে যে কবরের জমিনের ডাইনে মাটি বামে মাটি যেই কবরের জমিনের উপরে মাটি নিচে মাটি আলু নাই বাতাস নাই বন্ধু নাই বান্ধব নাই এ যুবক চিন্তা করে তারপরে কিন্তু মাওলার কবরে যাই ওরে বাবা আর না ভাই যদি গুণা নিয়ে মাওলার কবরে যাও কবরে আজাব কিন্তু সহ্য করতে পারবা না জাহান নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক ভাই এই যুবক জান্নাতে যাইতে হলে ফুলসিরাত পার হয়ে যাওয়া লাগবে রে বাবা যেই ফুলসিরাতের নিচে তো জাহান্নাম যে জাহান্নামের আগুনে তো পাওয়া যে জাহান্নামের আগুন যদি শরীরের মধ্যে লাগে কলিজা পর্যন্ত বোনা এ যুবকের তো চিন্তা করে কিন্তু মাওলার কবরের দিকে রওনা হয় যুবক আর না ওই বান্দা তোমার কিন্তু কোনো উপায় থাকবে না কারণ কোন দিন জানি মালা কলমত আজরাইল তোমার ঘরে হাজির হয়ে যায় দুনিয়ার কেউ কিন্তু জানে না ঠিক না বেটি এ মুসলমান কোন দিন জানি আজরাইল হাজির হয়ে যায় দুনিয়ার কেউ কিন্তু জানে না এ যুবক মনে মনে বাবা তুমি চিন্তা করো আজকে আমি মরবো না বৃদ্ধ হব তারপরে আমি মরবো আমি বিবাহ শাদী করবো ছেলে মেয়ে হবে তারপরে আমি মরবো না না যুবক না কত যুবক তো বিবাহের অনুষ্ঠানে রওনা দিয়েও দুনিয়া ছেড়ে চলে গেছেন কথা ঠিক না বেটি যখন মৃত্যুর হুকুম জারি হয়ে যাবে لا يستأخرون ساعة ولا يستقدمون বান্দা যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে বান্দা তুমি একবার সামনেও যাইতে পারবা না পিছনে কিন্তু আসতে পারবা না বান্দা যে অবস্থায় থাকো না কেন ওই অবস্থায় কিন্তু তোমাকে কবরে যাওয়া লাগবে গত কয়েক বছরের আগে একটা বাস্তব ঘটনা আমাদের সিলেটের এক ভাই বিবাহের সাজে সেজে বান্দা রওনা হয়ে গেছেন ডাকার উদ্দেশ্যে আল্লাহর বান্দার বিবাহ হবে বান্দার মনের মধ্যে কত আশা মজার মজার কৌতুক হবে আনন্দ হবে বান্দার মনের মধ্যে অনেক আশা এই যুবক বোঝানোর জন্য বলতেছি কেন আজকে তুমি দিনের প্রতি আসনার যুবক মাই কেন আজকে মসজিদের মধ্যে তুমি না ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি এ মুসলমান কোরআনের বাগানে যদি মানুষের সংখ্যা কম হয় কোরআনের বাগানের মধ্যে মানুষ নাই মানুষের সংখ্যা কোরআনের বাগানে কম মানুষ বেশি আসে না মানুষ পছন্দ করে না বসতে চায় না মানুষগুলো ঘরের মধ্যে শুয়া শুয়া ওয়া শুনতে চায় কিন্তু গান বাজনার মধ্যে মানুষের অভাব নাই যাত্রার মধ্যে মানুষের অভাব নাই আবার কিছু কিছু মাজারের মধ্যে উরুসের নাম দিয়েও গান বাজনার অভাব নাই ঠিক না বেটে এ মুসলমান গান বাজনার মধ্যে দেখবা তুমি হাজার হাজার মানুষ মানুষের কোনো অভাব নাই কিন্তু আল্লাহর কসম আমাদের কোরআনের মাহফিলের একটা মানুষের সমান তারা কোনোদিন হবে না ঠিক না বেঠিক কারণ মুসলমান যারা কোরআনের বাগানের মাহফিলের মধ্যে আসেন কোরআনের মহাব্বত নিয়ে যারা আসেন এই মানুষগুলোর একটার দাম আল্লাহর দরবারে আসমানের চেয়ে বেশি জমিনের চেয়ে বেশি চন্দ্রের চেয়ে বেশি সূর্যের চেয়ে বেশি বলে হুজুর কেমনি বেশি যারা কোরআনের মাহফিলে আসেন তারা আমার আল্লাহর বড় পাগল কথা ঠিক না বেটি কোরআনের মাহফিলে যে বান্দাগুলো আসেন আমার মায়ার নবীর বড় পাগল কোরআনের বাগানের মানুষগুলো আমার মায়ার নবীর বড় আসে এই বান্দাগুলো যখন কোরআনের বাগানে আসেন বান্দাগুলোর জবান দিয়ে আমার আল্লাহ তালার নাম বাহির হয় ঠিক না বেডিং আমার আসমানের মালিক জানায় দেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তালা আসমান ঠিক রাখবো জমিন ঠিক রাখবো চন্দ্র ঠিক রাখবো সূর্য ঠিক রাখবো বলে নদী ঠিক রাখবো প্রত্যেকটা জিনিস আল্লাহ তালা ঠিক রাখবেন যতদিন দুনিয়ার জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ঠিক না বেঠিক একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে আল্লাহ আসমান ঠিক রাখবে জমিন ঠিক রাখবে চন্দ্র ঠিক রাখবে তাহলে বোঝা গেল ওই সমস্ত গুলোর চেয়ে হাজার হাজার মানুষ যদি বেঈমানের মাহফিল আসে বেঈমানের গান বাজনার মধ্যে আসে আর তাদের দাম আল্লাহর দরবারে নাই কিন্তু কোরআনের মাহফিলের একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালার দাম তাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি ঠিক না হবে ঠিক এই জন্য যদিও আমরা এখানে মানুষ কম আমাদের গাবড়ানোর কোনো কিছু আছে যদিও আমরা মানুষ কম কিন্তু আমাদের দাম আরো জোরে কম বেশি আর সবাইকে আল্লাহ তালা দিনের কাজের জন্য আল্লাহ তালা কবুল করেন না দেখবেন সমাজে অনেক মানুষের টাকা আছে পয়সা আছে কিন্তু বাইতুল্লাহ জিয়ারত করতে পারে না আবার অনেক মানুষ দেখবেন টাকা নাই পয়সা নাই কিন্তু আল্লাহ তালা কবুল করে নিছে আল্লাহ তালার ঘর জিয়ারত করে চলে আসছে নবী রৌজা জিয়ারত করে চলে আসছে কথা ঠিক না ঠিক এই জন্য ন্যাক কাজ করতে গেলে তৌফিক লাগে কি লাগে ন্যাক কাজ করার তৌফিক দেন কে এই জন্য আল্লাহ তালা যে আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিছেন আমরা দিনের এই বাগানে কোরআনের বাগানের মধ্যে আসতে পারছি এজন্য আমরা খুশি না কম না বেশি আরো জোরে কন বেশি হয়ে থাকলে আবারও শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ বলে ভাই আমি আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব আমি কি আলোচনা করব হজরত ওলামাই কেরাম কিন্তু বুঝে ফেলছে যে আমার আলোচনার বিষয় কি আমি কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হজরত ওলামাই কেরাম আমার আলোচনা বুঝে ফেলছে এজন্য বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না অল্প সময় আপনাদের সাথে আলোচনা করব। এজন্য যতটুকু সময় থাকবো আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ সবাই থাকবো দেখি তো কে কে থাকবেন না হাত তুলেন হ্যাঁ থাকতেন না একটু সভাপতি সাহেব একজনও থাকতো না হ্যাঁ বুঝছেন না কারণ আমি মানুষ সিলেটের মানুষ মনের মানুষ কারণ বাংলাদেশে যদি মনে করেন বাসার জগতে যদি মনে করেন আনকমন বাসাও সিলেটের বাসা আর মনে করেন সিটাগাঙ্গের বাসা ঠিক না বেটি সিলেটের মানুষের মাত বুঝে না খিতা খইতাওয়া খাইতাই নিবা যাইতাই নিবা গু খাইতা গু খাইতা না গু খাইতা গু খাইতা না গু খাইতা এটা হইলো আমরা সিলেটের বাসা আমি বিভিন্ন জায়গায় মা মাহফিলে গেলে জিগা হুজুর আপনার বাড়িতে সিলেট আপনি দিক কথা দিয়ে আমার মতনই কন এরপরে যখন আমি কই খিতা কইতাম বা কোকা কোনাও ওহন বোঝা গেছে আপনি সিলেটি এখন বোঝা গেছে আপনি সিলেটি আসলে আমাদের ভাষা আবার আল্লাহ তালাই দিচ্ছেন তবে আমাদের সিলেটের যখন খাস সিলেটি জানা তারা যখন কথা বলবে একে অপরে আপনি যদি না বুঝেন আপনি মনে করবেন তারা মনে চাইনা থেকে আইছে কথা ঠিক না বেটি আর এমন মনে করেন সিটাগাং কি খো বাপ রে বাপ কোনো বোঝা যান না দশটা থেকে কেমন একটা বোঝা যায় এই জন্য দেখবেন অনেক সময় অনেক উলামায় গ্রামও যদি আমাদের সিলেটে সফরে যা অনেক সময় অনেক কথা বুঝে না এক হুজুর গেছেন আমরা সিলেট ওয়াজ করার লাগে তো বয়ানের পরে হুজুরে খানা খাইবেন খানা খাওয়ার পরে মনে করেন খাবার দেনা তে হুজুরে দিছে খানা খানা খাওয়াইব তে পানি দিছে হাত মাত ধুয়াইছে বাতও দিছে হুজুরে হইরা খেতা খাইতাবা আগে শুকনাগু খাইতা না বিজাগু খাইতা শুকনাগু খাইতা না বিজাগু খাইতা হুজুরে কো দুই ঘন্টা মাস করলাম মনে আমার জিগে আমি কি গুহাম বেশা বানিও হুজুরে চিন্তা করে বিজাটাও তো ঘু শুকনাটাও তো ঘু কোনটা গমু দুইটা চেয়ে যদি অন্য কোন একটা অপশন থাকতো ওইটা কইতাম যে গাইতাছে আমি বিজা গু খাম না শুকনা গু খাম হুজুর আমি কোনো গু খাইতাম না কোন গু মন তো বাড়িওয়ালা বেজো পড়ছে বাড়িওয়ালা ক কি হুজুরে কোন গু খাইতো না শুকনা গু খাইতো না বিজা গু খাইতো না খাইতো কোন গু বাড়িওয়ালা পড়ছে বেজো হুজুর পড়ছে বেজো হুজুরে কহ হুজুরের সামনে যখন খানা না দিছে হুজুর আমি কোন গুটু খাইতাম না আমার এটা দিলাম আমার এটা দিলাম আসলে মনে করেন আমরা যে অনেক সময় কই না যে কেউ তুমি কোনটা হাইবা ইটা হাইবা না ইটা হাইবা হুজুর আপনি কোন হানো যাইবেন এহানো যাইবেন না ওইখানে যাইবেন হুজুর আপনি কোনটা হাইবেন মিষ্টি দোকানে গেলে হুজুর আপনি কোনটা হাইবেন লাল রাইবেন না কালা রাইবেন এটাই মনে করেন আমরা সিলেটি যারা তারা খিতা খাইতে হবে লালগু খাইতে না কালাগু খাইতে আর আমরা তরকারি রে কই না কেউ কি তরকারি হইবা শুকনো তরকারি হইবা না বিচারা দিমু আগে জুলুলাটা দিমু ইডি মনে করেন আমরা সিলেটে বাইরে খিতা খাইতে বা বিজাগু খাইতে না শুকনাগু খাইতে এজন্য বাসাও বোঝা লাগে বাসাও আপনারা না বুঝতে তো কইবেন দেখছেন নি মে মানাইছি আমার জিঙ্গা গুহা মুনি আসলে কি গু কইছে এই যে ভাষা না বোঝার কারণে এই জন্য যেহেতু আমি সিলেটের মানুষ সিলেটের মানুষ হইল ভাষা আপনারা বুঝতে কোনো সমস্যা হ্যাঁ কষ্ট বোঝা না সমস্যা কোনো সমস্যা নাই কারণ বাসা বুঝতে হবে আলোচকের আলোচক কি বলে তা বুঝতে হবে না বুঝলে সমস্যা আমি গতকালকে মাহফিল ছিল আমার নসন্দি রায়পুরা মাহফিলে আসুন এর আগের দিন সুদামগঞ্জে মাহফিল ক্লান্ত আপনার বাসার নাম বলতে কি সমস্যা বোঝানোর জন্য বলতেছি তো মনে করেন চোর এলাকার মাহফিল তো নৌসন্দীপ মনে করেন সুনামগঞ্জ থেকে আইসা বৈরমায়া বোর্ডে উঠছি চোর এলাকায় আসুন তো বাসা যে বুঝে না আমি সবার শেষে উঠছি বোর্ডের মেয়েদের সামনে কিন্তু বোর্ডের মেয়েদের দুইটা সিটটা হ্যাঁ সামনে ভিড়ায় আর সবজিটা হ্যাঁ অন্যরকম তো সামনে যখন এক লোক বইছে ড্রাইভার কইতাছে ক ওজনওয়ালারে সামনে দেব ওজনওয়ালারে মানে আমি একটু মুডা উনি একটু শিক্ষণ ওজনওয়ালারে সামনে দেব হে বেটা ক কেরে হুজুরের সামনে দিতাম কেরে হুজুরে সামনে দিতাম বেটা কইতাছে যে ওজনওয়ালারে সামনে দেব ওজনওয়ালারে তুমি কি জানো না বুড়ের নিয়ম জানো না ওজন হইলে তার সামনে দেউন লাগে আর হে বড়া মনে করছে যে হুজুরের সামনে দেউন লাগে তুমি কি বুড়ের নিয়ম জানো না হুজুরের সামনে দেউন লাগে হে বড়া আপনি সিন্ডিকেট করতেছেন হে বড়া কিন্তু কইতেছে যে ওজনওয়ালার সামনে দেন ওজনওয়ালারে আর হে বড়া বুঝতেছে হুজুরের সামনে দেন তো ফেস লাগছিনি আমিও বললাম বুঝছি না আমিও কই কি তারি হুজুর লাগে এত মায়া সারা দেশে যদি হুজুর আরে কেমনে শেষ করবো চিন্তা করে হুজুর একটু তাড়াতাড়ি আটলে কো হুজুর দাওয়াত আছে নাকি আরেকটা হুজুর একটু হাসতে আটলে কো হুজুর হায়া মনে আজকাল লড়তারে না হুজুর আরে তো দোষ হুজুরে দোকানে গেলে হুজুর দোকান আয়ে হুজুরে যদি একটু শুয়ে তাহে হায়া হায়া তো শুয়ে তাহেন হুজুরে যদি একটু মনে করেন বৈশা রয়েছে হুজুরে হায়া কোনো কাম নাই বয়া রয়েছে তো আমি গেলাম কি হুজুর আরে তো দোষ দেহে হালি হুজুরে বাথরুমে গেলেও দোষ হায়া হায়া হালি বাথরুমে যা তো আমি কইলাম কি রে তো দোষ দেয়া যায় না দেয়া যায় হুজুর লাগে মায়া আপনি কি জানেন না হুজুর সামনে লাগে আমি তো হইলা বুঝছি যে হুজুরের হুজুর সামনে দেওয়ান লাগে এই জন্য ভাষা না বুঝলে সমস্যা আছে না নাই এই জন্য যতটুকু সময় আলোচনা শুনবেন যার আলোচনা শুনবেন আগে আলোচকের ভাষা বোঝা লাগবে কথা ঠিক না বেটি তাইলে আমার ভাষা আপনারা বুঝেন তো মনোযোগী আছে তো পরীক্ষা একটা করে দেখি তো কে কে যাইবেন গাত তুলে মাশাল্লাহ সালা গাজু আল্লাহ তালা কবুল করুক সকলে বলে আমিন ভাই একটু আগায় বসি সামনে আগায় বসি আল্লাহ তালা বরকত দান করবে অনেকে মনে মনে নিয়ত করতেছে হুজুর ঠান্ডার মধ্যে জায়গাটা গরম করছে আর সামনে নিয়েন না ঠিক না তাইলে যান আজকাল লাগে অনুমতি দিলাম বইয়া তাহেন তবে কিন্তু আওয়াজ টাওয়াজ করেন না যতটুক সময় থাকবো ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন ইনশা আল্লাহ তালা কবল করুক সকলে বলে আমিন বলে ভাই এই দুনিয়ার জমিনে আমি আর আপনি ছিলাম না আজকে আসে আবার দুদিন পরে থাকবো না বলে মুসলমান দুনিয়ার জমিন কিন্তু তোমার আমার আসল জমিন না এ বাবা দুনিয়ার জমিনের মধ্যে তুমি আর আমি ছিলাম না আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আমাকে পাঠাইছেন মিনহা কুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আল্লাহ জানায় দে বান্দা দুনিয়ার জমিনে তোমরা ছিলা না আমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছি এ বাবা তুমি দুনিয়ার জমিনে ছিলা না আমিও দুনিয়ার জমিনে ছিলাম না দুনিয়ার জমিনে আসমানের মালিক পাঠাইছেন আবার কিন্তু দুনিয়ার জমিন থেকে কবরের জমিনে নিয়ে যাবেন কথা ঠিক না বেডিং বলে বাবা কবরের জমিন থেকে আবাকে কিন্তু তোমাকে আমাকে উঠাইবেন দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কিন্তু উদ্দেশ্য নিয়ে প্রেরণ করছেন বাবা আল্লাহ তাআলা জানায়া দেন বান্দা দুনিয়ার জমিনে তুমি ছিলা না আমি আল্লাহ তালা তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম এই বান্দা দুনিয়ার জমিন তোমার আসল জমিন না দুনিয়ার জমিন আসল জমিন না আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম বলে বান্দা দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য বলে বান্দা তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে আল্লাহ এ বাবা দুনিয়ার জমিনে তুমি আর আমি ছিলাম না দুনিয়ার জমিনে তোমাকে আমাকে আল্লাহ তালা পাঠাইছেন এই দুনিয়ার জমিন বাবা তোমার আমার আসল জমিন না এই দুনিয়ার জমিন তোমার আমার থাকার জমিন না রে বাবা আল্লাহর পয়গম্বর জানায় দেন এই দুনিয়াটা হলো তোমার আমার জন্য একটা জেলখানা কথা ঠিক না বেডিং এ মুসলমান এই দুনিয়ার জমিন তোমার আমার আরামের জমিন না এই দুনিয়ার জমিন তোমার আমার নেকামল নিয়ে কবরে যাওয়ার জমিন বলে তোমাকে আমাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন বলে বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি না কামল নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ তালা দেখব তোমাদের মধ্যে কে সুন্দর আমল করেন এ বাবা আমাদের জমিন থেকে দেশ থেকে যারা প্রবাসীর জমিনে যায় প্রবাসী বাড়িগুলো প্রবাসীর জিন্দিগি যাপন করেন প্রবাসীর জমিন তাদের আসল জমিন না প্রবাসীর জমিন তাদের আনন্দ করার জমিন না প্রবাসের জমিন ফুর্তি করার জমিন না যারা প্রবাসের জমিনে যায় বান্দাগুলো প্রবাসের জমিনে মাথার গাম পায়ে ফেলে তারপরে কষ্ট করে কথা ঠিক না বেডিং এ বাবা যারা প্রবাসের জমিনে যায় প্রবাসের জমিন বড় কষ্টের একটা জমিন বান্দা প্রবাসের জমিন কিন্তু আরামের জমিন না এ বান্দা প্রবাসীর জমিন আনন্দের জমিন না কারণ এই জন্যই দেখবেন অনেক প্রবাসী ভাই মাথার গাম পায়ে ফেলে প্রবাসীর জমিনের মধ্যে টাকা রুজি করে কথা ঠিক না বেটে এ প্রবাসী ভাই তোমার কাছে টাকা আছে তুমি চাইলে আনন্দ করতে পারো ফুর্তি করতে পারো কারণ বাহিরের জমিন আনন্দের জায়গা এ বান্দা তোমার মন চাইছে হারাম প্রতি চলতে তুমি চলতে পারবা বান্দা তোমার মন যা চাই বান্দা তুমি তা করতে পারবা কারণ বাহিরের জমিনে অনেক জায়গা এরকম আছে যেই জায়গার মধ্যে বান্দা তোমার মন যা চাই তা করতে পারবা তোমার যদি মহিলার দরকার হয় বান্দা তুমি মহিলা নিতে পারবা তোমার যদি হারাম খাবার খাইতে মন চাই খাইতে পারবা কারণ বাহিরের অনেক জায়গায় আছে যেই জায়গার মধ্যে ওপেনলি গুলো চলে কথা ঠিক না বেঠে প্রবাসী ভাই বাহিরের জমিনের মধ্যে যাই দুনিয়ার জমিনের মধ্যে এলাকার মধ্যে মা সেরে বাবা সেরে বন্ধু সেরে বান্ধব সেরে আরাম বান্দা প্রবাসীর জমিনের মধ্যে যাই প্রবাসীর জমিনের মধ্যে যাওয়ার পরে যে বান্দাগুলো দুনিয়ার কষ্ট বুঝি বান্দাগুলো চাই আমি দেশের মধ্যে কোনো একটা কিছু করব বাড়ি কর্ম গাড়ি করব সুন্দর জীবন যাপন করব। এই বান্দাগুলো প্রবাসের জমিনে যাওয়ার পরে কিন্তু আরাম করে না বান্দাগুলো আরাম করতে চাই না বান্দাগুলো যখন মনে চাই যে কাজ মনে চাই সে কাজ করে কথা ঠিক না বেটে এ মুসলমান বান্দাগুলো আবার টাম করেন বান্দাগুলোর ছুটির দিনও কাজের মধ্যে বেই করে দেয় বান্দা চিন্তা করে আমি প্রবাসের জমিনে আসছি আরামের জন্য না বান্দা চিন্তা করে প্রবাসীর জমিন আমার আরামের জমিন না বান্দা চিন্তা করে আমার আরামের জায়গা হলো আমার বাংলাদেশ কথা ঠিক না হবে ঠিক এই জন্য বান্দা চিন্তা করে প্রবাসীর জমিনে কষ্ট করে হলেও আমি যেন বাড়ির মধ্যে একটা আমার দেশের মধ্যে যেন একটা সুন্দর বাড়ি করতে পারি যে বাড়ির মধ্যে আমি আরামে থাকব সুন্দর খাবো যে বাড়ির মধ্যে আমি সুন্দরভাবে চলবো এই বান্দাগুলোর মধ্যে যারা বাহিরের জমিনে কষ্ট করে টাকা পয়সা পাঠায় পাঠায়া দেশের মধ্যে সুন্দর বাড়ি করে সুন্দর চলার ব্যবস্থা করে করে এই বান্দাগুলো দেশে আসার পরে বান্দাগুলো বাংলা বাংলার জমিনের মধ্যে আরাম করে চলতে পারে কথা ঠিক না বেঠে আর আমার প্রবাসী যে ভাইগুলো বাহিরের জমিনে আরাম শুরু করে দেয় যেই বান্দাগুলো প্রবাসীর জমিনে টাকা পাওয়ার পরে মন যেমনে যায় ওই পথে টাকাগুলো ব্যয় করে বান্দার মন যেদিকে যায় সেদিকেই যায় বান্দার মন যা চাই তা করে বান্দা কোনো দুনিয়ার জমিনের জন্য কদর নাই বান্দার বাড়ির জন্য কদর নাই গাড়ির জন্য কদর নাই বান্দার দুনিয়ার ছেলে মেয়ের জন্য কদর নাই বান্দা মন যা চাই তা করে আনন্দ করে আনন্দ করে ফুর্তি করে প্রবাসীর জমিনে যারা এরকম সময় কাটায় এই বান্দাগুলোর যখন বিশার মেয়াদ শেষ হয়ে যায় দেশে আসার পরে আফসুস করে কথা ঠিক না বেঠে আর যে বান্দাগুলো প্রবাসীর জমিনের মধ্যে থাকার পরে কারণ প্রবাসীর জমিনের নির্ধারিত একটা মেয়াদ আছে না নাই বিশার একটা মেয়াদ আছে না নাই পাসপোর্টের একটা মেয়াদ আছে না নাই যেই বান্দাগুলো নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীর জমিনে কষ্ট করে যেই বান্দাগুলো কষ্ট করে টাকা কামাই করে দেশের মধ্যে বাড়ি করে গাড়ি করে যেই বান্দাগুলো চলার মতন ব্যবস্থা করে নাই যেই বান্দাগুলো সুন্দরভাবে চলে এই বান্দাগুলো দেশে আসার পরে আরামে থাকে কথা ঠিক না হবে ঠিক আবার যেই বান্দাগুলো বাহিরের জমিনের মধ্যে আরাম করে বান্দা যখন বান্দার বিশার মেয়াদ যখন শেষ হয়ে যায় বান্দা দেশে আসার পরে শুধু কষ্ট করে আর আফসোস করে কথা ঠিক না হবে ঠিক ও দুনিয়ার মুসলমান ও আমার বাঞ্চারামপুর এলাকার মুসলমান ও পর্দার আলীর মা এ যুব তোমার আমার কিন্তু একটা বিশ্বাস আছে তোমার আমার কিন্তু একটা মেয়াদ আছে রে বাবা তোমার আমার যখন বিশার মেয়াদ শেষ হয়ে যাবে তোমার আমার যখন বিশাল মেয়াদ শেষ হয়ে যাবে বান্দা তোমাকেও আমাকেও কিন্তু কবরের জমিনের মধ্যে রওনা দেওয়া লাগবে কথা ঠিক না বেটে এই বান্দা তুমি আর আমি যে কবরের জমিনে রওনা হয়ে যাব যাব বান্দা কি নিয়ে কবরের কবরের জমিনে রানা হয়ে যাব কবরের জমিনের কি সামান তৈয়ার করলাম রে গুলাম কি সামান তুমি কি সামান তুমি আর আমি তৈয়ার করলাম কবরের জমিনে যাব কি সামান নিয়ে তুমি আর আমি যাব যারা প্রবাসীর জমিনে থাকে প্রবাসীর জমিনের নির্ধারিত একটা মেয়াদ থাকে দশ বছর পাঁচ বছর ছয় বছর এরকম একটা মেয়াদ থাকে কিন্তু তোমার আমার বিষা আছে কিন্তু বিষার নির্ধারিত কোনো মেয়াদ নাই কথা ঠিক না বেঢে এ বাবা ও আম্মা জান তোমার আমার বিষা আছে বিষার নির্ধারিত মেয়াদ নাই কোন সময় জানি আজরাইল হাজির হয়ে যায় কোন সময় জানি মা কবরের ডাক তোমার আমার করে চলে আসে রে মা এ যুবক ভাই এ বৃদ্ধ বাবা কোন সময় জানি মালাকুল মোতাজরাইল হাজির হয়ে যায় এ যুবক কোন সময় জানি কবরের জমিনে রওনা হওয়া লাগে রে যুবক ভাই এ যুবক কোন সময় জানি মসজিদের মিনারে তোমার এলান হয়ে যায় কোন সময় জানি আমার বাড়ির কোন সময় জানি আমার বাবার এলান হয়ে যায় বন্ধুর এলান হয়ে যায় দুনিয়ার কেউ জানে না এ যুবক আজকে তুই দুনিয়ার মায়ায় পরে গাছুরি যুবক ভাই ও আমার পর্দার আড়ালের আম্মা এই দুনিয়ার জমিনে মা ছিলেন না আমিও ছিলাম না আমার বাবা ছিল না আমার বন্ধু ছিল না রে মা আবার এই দুনিয়া সিরিফ কবরের জমিনে রানা হয়ে যাবুরি মা কিন্তু কোন দিন যাব যাওয়ার কোনো সিরিয়াল নাই অনেকের বাবা দুনিয়াতে আছে সন্তান দুনিয়ার জমিনে নাই আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই ঠিক না বেটি বড় ভাই দুনিয়ার জমিনে আছে ছোট ভাই দুনিয়ার জমিনের মধ্যে নাই আব্বাজান দুনিয়াতে আছে কিন্তু ছেলেটা দুনিয়ার জমিনে নাই এ যুবক ভাই ও পর্দার আড়ালের মা আজকে কেন তুমি মা দুনিয়াটারে আপন বানায় নিলা রে মা ও মা কোন দিন জানি আজ যাই না সে দুনিয়ার কেউ জানি না রে মা কোন দিন জানি তোমার বিশার মেয়াদ নাই হয়ে যায় এ মা দিন জানি আজরাইল তোমার ঘরে আমার ঘরে হাজির হয়ে যায় এ বাবা কোন দিন জানি মসজিদের মিনার এলান হয়ে যায় আব্দুল করিম না দিন জানি মসজিদের মিনার এলান হয়ে যায় রহিমা হালিমা দুনিয়ার জমিনের মধ্যে নাই এ বাবা আজকে কেন তুমি দুনিয়ার জন্য পাগল হয়ে গেল রে বাবা এ বাবা একটু চিন্তা করে দেখ বাবা কবরের জমিনে যে রওনা হইলা কি নিয়া কবরের জমিনে রওনা হইলা এ যুবক ভাই কি নিয়ে কবরের জমিনে রওনা হইলা রে যুবক ভাই তোমার মতন আমার মতন কত যুবক নাই তোমার মতন আমার মতন সমবয়সী কত যুবক আজকে কবরের যাত্রী হয়ে গেছে রে বাবা এ বৃদ্ধ বাবা তুমিও আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো আজকে নামাজ পড়তে ভালো লাগে না কোরআন তেলাওয়াত ভালো লাগে না আজকে নবীর সুন্নত তরিকায় জিন্দিগি চালাইতে ভালো লাগে না রে বাবা এ বাবা চিন্তা করে দেখ আজকে যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো গুনার জন্য পাগল হয়ে গেছো আজকে তুমি গুনার দিকে দৌড়াও এ যুবক আজকে যদি তোমার ঘরে আজ যাই না সে তোমার কবরে গেলে তুমি কি জবাব দিবা এ যুবক আজকে যদি তোমার ঘরে আজরাইল চলে আসে তোমার কি হালত হয়ে যাবে রে যুবক ভাই তোমার বাড়ি যাবে না গাড়ি যাবে না সম্পদ যাবে না কোনো কিছুই যাবে না রে বাবা يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم বান্দা দুনিয়ার মাল যাবে না সম্পদ যাবে না গাড়ি বাড়ি কোনো কিছুই যাবে না বান্দা যে কবরের যাত্রী তুমি আর আমি হয়ে গেলাম কবরের জমিনে যাবে সুন্দর না কামল কথা ঠিক না বেঠে এ মুসলমান ভাই যুবক ভাই আজকে কেন দুনিয়াটারে আপন বানায় আনিলা রে যুবক ভাই কবরে যাওয়ার পরে কি জবাব দিবি রে যুবক কোন দিন জানি আজরাইল তোমার ঘরে হাজির হয়ে যায় কোন দিন জানি মালাকুল মত আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায় এ যুবক ভাই তোর কি হালত হবে তুই একটু চিন্তা করে দেখ আজকে সামান্য দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার আগুনের মধ্যে এক মিনিট তুমি আর আমি হাত রাখতে পারি না রে বাবা দুনিয়ার জমিনের কষ্ট সহ্য করতে পারি না রে বাবা দুনিয়ার জমিনের সূর্যের তাপ সহ্য করতে পারি না এ যুবক যদি গুণা নিয়ে কবরের জমিনে যাও এ যুবক পর্দার আড়ালের মা জাহান দামি হইয়া যদি মা দুনিয়া ছেড়ে যাই কি হালত হবে তোমার আমার আমার কবরে কেউ যাবে না আমার বন্ধু যাবে না বান্ধব যাবে না সাথী যাবে না কেউ যাবে না আখানে আমার কবরে তো আমাকে একা একা ঘুমানো লাগবে রে ও আম্মা কি জবাব দিবার চিন্তা করে দেখ এ যুবক এই মাহফিলে আসছি মাহফিল থেকে বাহির হওয়ার ক্ষমতা আমাদের নাই কথা ঠিক না বেটি এ যুবক মাহফিলে আসছো মাহফিল থেকে বাহির হওয়ার ক্ষমতা কিন্তু তোমার আমার নাই এ যুবক চিন্তা কর এখন যদি আজরাইল হাজির হয়ে যায় তোমার আমার কি হালত হয়ে যাবে আখানে তোমার ঘরে যদি আজরাইল হাজির হয়ে যায় এখন যদি আজরাইল মুলাকাতের জন্য চলে আসেনি বাবা কি হালত হবে একটু চক্ষুটা বন্ধ করে হিসাব মিলাম এখন যদি আজরাইল তোমার কাছে চলে আসে তোমার কি হালত হবে এখন যদি আজরাইল আমার সাথে সাক্ষাৎ করে আমার কি অবস্থা হবে রে বাবা তুমি একটু চিন্তা করে দেখো ও আমার আকানগরের মুসলমান এখন যদি আজরাইল চলে আসে মসজিদের মাইকে তোমার কিন্তু এলান হয়ে যাবে মসজিদের মাইকে তোমার এলান হয়ে যাবে আব্দুল করিম না রহিমা হালিমা দুনিয়ার জমিনের মধ্যে নাই এ বাবা মসজিদের মিনারে তোমার এলান হয়ে যাবে বাবা কেউ যাবে তোমার জন্য বাঁশ কাটার জন্য কেউ যাবে তোমার জন্য কাফুনের কাফুন কেনার জন্য আমারে কেউ যাবে তোমার মাপ নিয়ে কবরে খনন করার জন্য কবর করার জন্য এলাকার মধ্যে সুখের ছায়া তোমার বন্ধু কানবে তোমার বান্ধব কানবে তোমার আত্মীয় স্বজন গুলো কানবে তোমার বাবা কাঁদবে সবচেয়ে বেশি কাঁদবে তোমার আম্মা আম্মা আম্মাজান ডাক দিয়া বলবে আমার রতন টান্সকে দুনিয়া ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল আম্মা আম্মাজান ডাক দিয়া বলবে বাবা তুমি কই যাও যখন তোমারে গোসল বানাইয়া যখন প্যাকেট করে ফেলবে তোমার সন্তান ডাক দিয়া বলবে কই যাও আমার আব্বা জানরে তোমরা কই নিয়ে যাও জীবনের শেষ একটু আমার আব্বা জানরে একটু দেখা দাও শেষবারের মতো একটু দেখা দে এ যুবক কি হালত হবে চিন্তা কর এইভাবে তোমার জানাজা পড়ায় কিন্তু কবরের জমিনের মধ্যে নিয়ে তোমার রাখবে আহারে কবরের জমিনের যখন তোমাকে রাখবে রে মুসলমান যদি এই দুনিয়ার জমিন থেকে গুণা নিয়ে কবরের জমিনে যাও কবরের জমিনে যদি গুণা নিয়ে যাও চিন্তা করে দেখুন বাবা কবরের আজাব সহ্য করতে পারবা না রে বাবা এই শীতের দিনে বাবা কম্বল সারা লেপ সারা তুমি আর আমি কিন্তু ঘুমাইতে পারি না রে বাবা আর যে কবলের জমিনে তোমারে আমারে রাখবে রে মা এ বাবা যে কবলের জমিনে তোমারে আমারে রাখবে যে কবরের জমিনের ডাইনে মাটি বামে মাটি যে কবরের জমিনের উপরে মাটি নিচে মাটি আলু নাই বাতাস নাই বন্ধু নাই বান্ধব নাই এ যুবক চিন্তা করে তারপরে কিন্তু মাওলার কবরে যায় ওরে বাবা আর না ওই যদি গুণা নিয়ে মাওলার কবরে যাও কবরের রাজা কিন্তু সহ্য করতে পারবো না জাহান নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক ভাই এ যুবক জান্নাতে যাইতে হলে ফুলসিরাত পার হয়ে যাওয়া লাগবে রে বাবা যেই ফুলসিরাতের নিচে তো জাহান্ন যে নামের আগুন এত পা যে জাহান নামের আগুন যদি শরীরের মধ্যে লাগে কলিজা পর্যন্ত বোনা এ যুবকের তো চিন্তা করে কিন্তু মাওলার কবরের দিকে রওনা হয় যুবক আর না হয়ে বান্দা তোমার কিন্তু কোনো উপায় থাকবে না কারণ কোন দিন জানি মালা কলমত আজরাইল তোমার ঘরে হাজির হয়ে যায় দুনিয়ার কেউ কিন্তু জানে না ঠিক না বেটি এ মুসলমান কোন দিন জানি আজরাইল হাজির হয়ে যায় দুনিয়ার কেউ কিন্তু জানে না এ যুবক মনে মনে বাবু তুমি চিন্তা করো আজকে আমি মরব না বৃদ্ধ হব তারপরে আমি মরব আমি বিবাহ শাদী করব ছেলে মেয়ে হবে তারপরে আমি মরব না না যুবক না কত যুবক হয়তো বিবাহের অনুষ্ঠানে রওনা দিয়েও দুনিয়া ছেড়ে চলে গেছেন কথা ঠিক না হবে ঠিক যখন মৃত্যুর হুকুম জারি হয়ে যাবে لا يستأخرون ساعة ولا يستقدمون বান্দা যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে বান্দা তুমি এক পা সামনেও যাইতে পারবা না পিছনে কিন্তু আসতে পারবা না বান্দা যে অবস্থায় থাকো না কেন ওই অবস্থায় কিন্তু তোমাকে কবরে যাওয়া লাগবে গত কয়েক বছরের আগের একটা বাস্তব ঘটনা আমাদের সিলেটের এক ভাই বিবাহের সাজে সেজে বান্দা রওনা হয়ে গেছেন ডাকার উদ্দেশ্যে আল্লাহর বান্দার বিবাহ হবে বান্দার মনের মধ্যে কত আশা মজার মজার কৌতুক হবে আনন্দ হবে বান্দার মনের মধ্যে অনেক আশা এ যুবক বোঝানোর জন্য বলতেছি কেন আজকে তুমি দিনের প্রতি আসনার যুবক মাই কেন আজকে মসজিদের মধ্যে তুমি নাই কেন আজকে নবীর সুন্নাত তোমার মধ্যে নাই আল্লাহর বান্দা যুবক বিবাহর সাজে সজ্জিত হয়ে আল্লাহর বান্দা বিবাহর কাপড় পরে ঢাকার দিকে রওনা হয়ে গেলেন বান্দার ঢাকা শহরে বিবাহ হবে বান্দার বান্দা মাইকু গাড়ি নিয়ে রওনা হয়ে গেছেন আল্লাহর বান্দার গাড়ির মধ্যে তার আত্মীয় স্বজন রওনা হয়ে গেছেন বিবাহর জন্য যখন রওনা হয়ে গেলেন আল্লাহর বান্দা ব্রাহ্মণ বাড়িয়া বি বাড়িয়ার বিজয়নগর আসার পরে এনাগারের সঙ্গে ধাক্কা লেগে নতুন জামাই দুনিয়া ছেড়ে চলে গেছে এ যুবক এইভাবে তুমিও যাইতে পারো আমিও যাইতে পারি যুবক ভাই এ বৃদ্ধ বাবা তুমিও যাইতে পারো আমিও যাইতে পারি রে বৃদ্ধ বাবা আজকে তোমার আমলে পরিবর্তন নাই তোমার গঠনে পরিবর্তন নাই এ যুবক তুমি চিন্তা করে কিন্তু সামনে তুমি আগ বাড়াইবা কারণ তুমি আর আমি হলাম মুসলমান মুসলমানের জন্য আল্লাহ পরকারের জমিন রাখছেন শান্তির জায়গা কথা ঠিক না বেঠিক ঠিক আর দেন এই দুনিয়াটা হলো জন্য জেলখানা কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত বলে মমিন দুনিয়ার জমিনে চলতে গেলে বুঝে শুনে চলা লাগবে মমিন বান্দা তোমার মন চাইছে বান্দা তুমি হারাম কিন্তু খাইতে পারবা না এ মুমিন বান্দা তুমি কিন্তু গুনার দিকে দাবি তো হইতে পারবে না এ মুমিন মনে চাইছে তুমি জিনা করতে পারবা না মনে চাইছে তুমি যা চাও তা কিন্তু করতে পারবা না কারণ জেলখানার মধ্যে বান্দা যা চাই তা কিন্তু করতে পারে না আর একটা বেঈমান যা মনে চাই তা করতে পারে মনে চাইলে গান শুনতে পারবে বেঈমান মনে চাইলে নাচ দেখতে পারবে মনে চাইলে হারাম খাইতে পারবে মন চাইলে কাজ করতে পারবে কারণ বেইমানের জন্য দুনিয়াটা আরামের জায়গা কবরের জমিন থেকে বেইমানের জন্য আজাব শুরু হয়ে যাবে কথা ঠিক না ঠিক আর বাবা তোমার আমার জন্য কিন্তু এই দুনিয়াটা হলো বাবা জেলখানা বাবা এ বাবা বুঝার সামনে পা বাড়ানো লাগবে বাবা কারণ এই দুনিয়ার জমিন কিন্তু তোমার আমার আসল জমিন না আল্লাহর পয়গম্বর জানাইয়া দেন দুনিয়ার জমিনটা তোমার জন্য মুসাফির খানা বান্দা তুমি কোথাও রানা হয়ে গেছো রানা হয়ে যাওয়ার পরে বান্দা তুমি কিন্তু ওই জায়গায় থাকবা না আবার তুমি চলে আসবা বান্দা তোমার আমার আসল জায়গা হলো জান্নাত আল্লাহ তাআলা দুনিয়া দুনিয়াতে পাঠাইছেন নেক আমলের জন্য কথা ঠিক না বেঠি এই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইছেন নেক আমলের জন্য রে বাবা দুনিয়ার জমিনে থাকবো না আল্লাহ তাআলা জানায়া দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন এ বান্দা দুনিয়ার জমিনে যারা আছেন সবাইকে মৃত্যুবরণ করা লাগবে ফুম্মা ইলাইনা তুরজাউন বান্দা পর আমার কাছে তোমাদেরকে আসা লাগবে এ বান্দা দুনিয়াতে থাকবা না এই জন্য মাওলার দরবারে যাওয়া লাগবে কি নিয়ে রওনা হইলা চিন্তা করা দরকার কথা ঠিক না বেঠি কবরের জমিনে যে রওনা হয়ে গেলাম কি নিয়ে রওনা হয়ে গেলাম চিন্তা করার দরকার কথা ঠিক না বেঠি আসমানের মালিক জানায় দেন يا أيها الذين آمنوا اتقوا الله ওয়ালতানজুর নাসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহ জানায় দে বান্দা তোমরা আমি আসমানের মালিকের ভয় করো আর বান্দা তুমি চিন্তা করে দেখো আগামী কালের জন্য কি পাঠাইলা কথা ঠিক না বেঠে এ বান্দা তুমি চিন্তা করে দেখো কবরের জমিনের জন্য কি পাঠাইলা এ বান্দা তুমি চিন্তা করে দেখো হাসরের ময়দানের জন্য বান্দা তুমি কি পাঠাইলা এ বান্দা তুমি চিন্তা করে দেখো জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কি পাঠাইলা এ বান্দা তুমি চিন্তা করে দেখো কবরের জমিনের জন্য বান্দা তুমি কি পাঠাইলা কারণ যারা আখেরাতের চিন্তা করে পরকালের চিন্তা যারা করে পরকালের জন্য যারা সামানা পাঠায় এই মানুষগুলোই হলো দুনিয়ার জমিনের মধ্যে সফল কাম কথা ঠিক না বেটে এই মানুষগুলো দুনিয়ার জমিনে সফল কাম আর আজকে তো তোমার আমার ভিতরে পরকালের চিন্তা নাই কবরের চিন্তা নাই কি জবাব দিব কবরের জমিনের মধ্যে সেই চিন্তা আমার আপনার ভিতরে নাই কথা ঠিক না বে ঠিক বরং চিন্তা করে দুনিয়াতে আজকে খেয়েছি আগামীকাল কি খাবো তার পরের দিন কি খাবো এই চিন্তা করি কিন্তু বাবা কবরের জমিনে যে যাব কি নিয়ে যাব সেই চিন্তা করি না আহারে কবরের জমিনের শুরু আছে শেষ নাই পরকালের জিন্দগির শুরু আছে শেষ নাই আমার ওই জিন্দগিতে আমি কি নিয়ে রওনা হব সেই চিন্তা আজকে আপনার আমার ভিতরে আছে নাই চিন্তা করি না দুনিয়াতে কিভাবে খাবো কিভাবে চলবো সেই চিন্তা করি কিন্তু পরকালের চিন্তা মোটেও করি না কারণ বান্দা তুমি আর আমি চিন্তা করি দুনিয়ার জমিনে আসছি আর কোনোদিন যাব না এই দুনিয়াটাই আমার আসল বাড়ি না না বাবা না দুনিয়ার জমিন কিন্তু তোমার আসল বাড়ি না কারণ আজকে আমি যেই বাড়ির মধ্যে থাকি বাড়ির মধ্যে থাকতে এক সময় আমার দাদা আহার এই বাড়ির মালিক ছিল এক সময় আমার দাদা আজকে আমার দাদা দুনিয়ার জমিনে নাই আজকে আমার বাড়ির মালিক হয়ে গেলেন আমার বাবা আমার বাবা একদিন চলে যাবে বাড়ির মালিক হয়ে যাব আমি আবার আমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব আমার বাড়ির মালিক হয়ে যাবে আমার সন্তান কথা ঠিক না বেটি এ যুবক ভাই তাকায় দেখ তোমার বাড়ির মালিক ছিল তোমার বাবা তোমার দাদা আজকে তোমার বাবা কবরের জমিনের মধ্যে ঘুমায় আজকে তোমার দাদা কবরের জমিনের মধ্যে ঘুমায় এ বাবা থাকতে পারে নাই তুমিও কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবা না বান্দা কি নিয়ে রওনা হয়ে গেল চিন্তা করা দরকার কথা ঠিক না বেটিং কি সামান তুমি পাঠাইলা বান্দা চিন্তা করা দরকার বিদেশের জমিন থেকে যখন কেউ দেশে আসার চিন্তা করে আমরা বলি তুমি যখন দেশে আসবা কি নিয়ে আসবা চিন্তা করো বাড়ির মধ্যে কেমনে থাকবা কেমনে ঘুমাইবা বাড়ির জন্য একটা ঘর করো নাই দেশের জন্য একটা প্রতিষ্ঠান করো নাই দেশে চলার মতন কোনো একটা ব্যবস্থা করো নাই তুমি দেশে আসবা কিসের জন্য আসবা কিভাবে থাকবা কোথায় ঘুমাইবা চিন্তা করো এই কথা আমি আর আপনি বলি কি বলি না আরো জোরে এখন এ বাবা তুমি আর আমি যে কবরের জমিনে যাব কেমনে ঘুমাইব কেমনে থাকব কিভাবে জন্ম সেই চিন্তা আপনার আমার ভিতরে আসিনি আরো জোরে কম এই কথা আপনার আমার ভিতরে চিন্তা নাই এই ফিকির কিন্তু আজকে আপনার আমার ভিতরে নাই কারণ আজকে আপনার আমার ভিতরে হলো দুনিয়ার মহাব্বত কথা ঠিক না বেঢে এই জন্য তো মায়ার নবী জানায়া দেন হব্বুদ দুনিয়া রসু কুল্লি খতিয়া আল্লাহর পয়গম্বর জানায়া দেন দুনিয়ার মহাব্বত হলো সমস্ত গুনাহের মূল কথা ঠিক না বেঠে এ বান্দা দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করে দাও পরকালের চিন্তা বান্দা তুমি বেশি বেশি করো আল্লাহর পয়গম্বর জানায়া দেন আকসিরু যিকরাহা দিমিল্লাযাতিল মাউত বান্দা তুমি বেশি বেশি করিয়া কবরের চিন্তা করো বান্দা কবরের চিন্তা যখন বেশি বেশি করবা দুনিয়ার চিন্তা তোমার ভিতর থেকে দূর হয়ে যাবে বান্দা তুমি একটু ঘুমায়া ঘুমায়া চিন্তা করো কবরের জমিনে তুমি কেমনে ঘুমাইবা কবরের জমিনে তুমি কেমনে থাকবা যে কবরের জমিনে আলু নাই বাতাস নাই বন্ধু নাই বান্ধব নাই কেউ নাই আমার কবরের জমিনের মধ্যে আমি কেমনে ঘুমাইব চিন্তা করি আহারে আমার কবরের মধ্যে তো আমার সাথীও থাকবে না আমার কবরের জমিনে আমি একা আমার কবরের জমিনে আমার কেউ নাই এই বান্দা তুমি যখন বেশি বেশি করে চিন্তা করবা বান্দা দুনিয়ার মহাব্বত তোমার থেকে দূর হয়ে যাবে আর বান্দা তুমি যখন চিন্তা করবা না তখন বান্দা তোমার মধ্যে দুনিয়ার মহাব্বত ডুববে কথা ঠিক না বে ঠিক আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানাইয়া দেন আমার উম্মতের দিনে দিনে বৃদ্ধ হয় আর আমার উম্মতের মধ্যে দুইটা জিনিস দিনে দিনে জোয়ান হয় এক নম্বর হলো দীর্ঘ আকাঙ্ক্ষা আর একটা হলো মালের মোহাম্মত কথা ঠিক না বেঠে মুরব্বী বাবা চিন্তা করে আরো বিশ বছর বাঁচবো চল্লিশ বছর বাঁচব আহারে আমি যদি আমার নাতির বিবাহ খেয়ে যাইতে পারতাম আহারে আমি যদি আরো বিশ বছর বাঁচতাম মুরব্বীর ভিতরে কিন্তু এই জিনিসটা জোয়ান হতে থাকে আর একটা জিনিস হলো বান্দার মধ্যে দুনিয়ার মহাব্বত বাড়তেই থাকে বাড়তেই থাকে দেখবেন মুরব্বী বাবাদের অন্তরের মধ্যেও কিন্তু দিনের মহাব্বতের চেয়ে দুনিয়ার মহাব্বত সবচেয়ে বেশি কথা ঠিক না বেঠে এ বাবা দুনিয়ার মহাব্বত দূর করে দাও কবরের চিন্তা ঢুকাইয়া দাও এ বান্দা কবরের চিন্তা যদি তুমি ঢুকাইতে পারো তাহলে বান্দা তোমার কলপটা সুন্দর হয়ে যাবে আর বান্দা তুমি যদি সুন্দর কলপ নিয়ে যাও তাহলে বান্দা তুমি মাওলার তৈরি জান্নাতের মালিক হইতে পারবা ঠিক না বেঠে এই জন্য দেখবেন যাদের ভিতরে দুনিয়ার মহাব্বত বেশি এই মানুষগুলোর ভিতরে দিনের মহাব্বত নাই কোরআনের মহাব্বত নাই এই মানুষগুলোই আস্তে আস্তে নাস্তিকার মূর্তাদে পরিবর্তন হয়ে যায় কথা ঠিক না ঠিক কারণ তাদের ভিতরে দুনিয়ার মহাব্বত বেশি দুনিয়ার মালের মহাব্বত বেশি দুনিয়ার গাড়ির মহাব্বত বেশি নারীর মহাব্বত বেশি বান্দাগুলো কবরের চিন্তা করে না এই জন্য মুসলমান হিসাবে আপনাকে আমাকে চিন্তা করা লাগবে যে আমি হলাম মুসলমান আমার কবরে আমাকে যাওয়া লাগবে আমি কি জবাব দিব কবরের মধ্যে সেই চিন্তা আমাকে করা লাগবে কারণ আমার কবরের জমিনে অন্য কেউ যাবে না কথা ঠিক না ঠিক এই জন্য বান্দা যখন দুনিয়াতে চলবে বান্দা চিন্তা করে চলবে এই জন্য কোন মুসলমান বান্দা থার্টি ফার্স্ট নাইট পালন করতে পারে আরো জোরে কোন পারে কারণ মুসলমানদের জন্য থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের জন্য না এটা মুসলমানের কোনো সংস্কৃতি না মুসলমান তা কোনোদিন মানতে পারে না মুসলমান তো ওই পথেই চলবে আমার নবী যা বলেছেন তা মুসলমান মানবে বেইমানের পথে মুসলমান চলবে না এই জন্য যারা থার্টি ফার্স্ট নাইট পালন করো যারা পয়লা বৈশাখ পালন করো এই সমস্ত কাজ কখনো মুসলমানের কাজ হতে পারে না এই সমস্ত কাজ হলো বেদিনদের কাজ কথা ঠিক না ঠিক আসতেছে সামনে আসতেছে এই তো একটা দিন মাত্র আছে আ বড় আফসোস লাগে মুসলমানের ছেলে থার্টি ফার্স্ট নাইট করার জন্য অপেক্ষা করে মুসলমানের ছেলে নামাজের কোনো খবর নাই কোরআনের জন্য মায়া নাই দিনের জন্য মায়া নাই ইংরেজি নববর্ষের জন্য পাগল হয়ে যা পহেলা বৈশাখের জন্য পাগল হয়ে যা এ যুবক এইটা কোনো মুসলমানের সংস্কৃতি না এটা কোনো দিনদার ইমানওয়ালার সংস্কৃতি না আজকে তোমার আরবি হিজরি সন চলে যায় তোমার কোনো খবর নাই রমজান চলে যায় তোমার কোনো খবর নাই আর তুমি বেদিন বেইমানদের রেখে যাওয়া স্মৃতি তুমি পালন করো তারা তো এই সমস্ত থার্টি ফার্স্ট নাইট পালন করে যায় পহেলা বৈশাখ জারি করে গিয়েছে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য মুসলমানের ছেলে মেয়েদেরকে রাস্তায় নামানোর জন্য মুসলমানদের ছেলে মেয়েদের ইজ্জত লুটন করার জন্য মুসলমানদের ছেলে মেয়েদের লুটন করার জন্য কথা ঠিক না বেঠে দেখবেন এই সময় এই যে রাত্র আসতেছে এই রাত্রে দেখবেন কত মুসলমানের সন্তান নিজের সম্পদ ব্যয় করে নিজের ইজ্জত ব্যয় করে নিজের যৌবন ব্যয় করে কত মুসলমানের বাচ্চা নিজের সম্পদ ব্যয় করে নিজের ইজ্জত ব্যয় করে কত মা বলসকে পহেলা বৈশাখে ইজ্জত ব্যয় করতেছে সবাই ব্যয় করতেছে হে মুসলমান এইগুলো মুসলমানের কাজ না নাস্তিক আর মুরতাদ গুলো ইহুদি গুলো খ্রিস্টান গুলো মুসলমানদের ইমান শেষ করার জন্য এই সমস্ত কাজ চালু করেছে কথা ঠিক না ঠিক এই জন্য এই কাজগুলো কোনো মুসলমানের কাজ আরো জোরে কন মুসলমানের কাজ আরো জোরে কন কার কাজ আরো জোরে কন এই কাজ কি কোন মুসলমান পালন করতে পারে মুসলমানদের জন্য পালন করা হারাম কথা ভিক না বেঠে মুসলমানদের জন্য পালন করা আরো জোরে বলেন কি হারাম এই জন্য বাবা বুঝতে হবে যুবক ভাই আজকে তুমি কোন পথে দৌড়াইতেছো যুবক ভাই আজকে তুমি ফার্স্ট নাইট পালন করার জন্য পাগল হয়ে গেছো এ যুবক সাবধান হয়ে চলো কারণ তুমি মুসলমান আমি মুসলমান আমার সামনে পা যাওয়ার আগে চিন্তা করতে হবে আমি কোন পথে চলতেছি এই পথ আমার চলা শুভ পাই কিনা এই পথে আমি চলতে পারি কিনা এই পথে আমার আল্লাহ বেজার হবে কিনা এই পথে আমার নবী চলতে বলে কিনা এটা আমাকে দেখে শুনে চলতে হবে আমাকে শুধু চললেই হবে না কারণ নাস্তিকার মুক্তাদ গুলো আমাদের ইমান মুল্টনের জন্য চেষ্টা করে কথা ঠিক না ঠিক তারা চায় যে মুসলমানদের ইমান কিভাবে শেষ করা যায় মুসলমানদের ইজ্জত কিভাবে শেষ করা যায় এই চিন্তাগুলো আজকের নাস্তিক আর মুরতাদ ইহুদি খ্রিস্টান এই সমস্ত গুলো করে কথা ঠিক না বেটা এই জন্য এই সমস্ত রাত পালন করা যাবে আরো জুড়ে বলেন যাবে মুসলমান কখনো এই সমস্ত কাজ করতে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আল্লাহ তালা হেফাজত করুক সকলে বলি আমিন বলে ভাই এই দুনিয়ার জমিনে আমি আর আপনি থাকবো না দুনিয়া শ্রেণী আমার কবরের জমিনে যাওয়া লাগবে যতই চেষ্টা করি না কিন্তু কিন্তু থাকার কোনো উপায় নাই দুনিয়াতে আসছি আবার দুনিয়া ছেড়ে চাওয়া লাগবে যাওয়া লাগবে তবে বাবা দুনিয়া ছেড়ে যখন যাইবা তুমি চিন্তা করে দেখো দুনিয়ার জমিনে এমন একটা জিন্দগি গঠন করো যেই জিন্দগি তুমি চলে যাওয়ার পরে মানুষ তোমার জন্য চোখের পানি ফালায় আর কান্নাকাটি করে কথা ঠিক না বেটি এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুমন এমন জীবন তুমি করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন কথা ঠিক না দিয়া চলতো আমার বলো ভালো লাগতো এই জন্য বুজুর্গ যারা আহলে দিন যারা ওলা কেরাম যারা নেককার বান্দা যারা এই বান্দাগুলোর জন্য প্রত্যেকটা প্রাণী কান্নাকাটি করে ঠিক না ঢে আর সমাজের মধ্যে যারা নাস্তিকার মোরতাদ দেওয়ান বাগির মতন বন্ড জানান এদের জন্য আসমান কাদের আসমান বদুয়া করে জমিন কাঁদে না বদুয়া করে এই গাছ কাঁদে না বদুয়া করে জমিনের প্রত্যেকটা মানুষ তাদের জন্য বদুয়া করে কথা ঠিক না এটা এ মুসলমান দেখেন যখন উনি মারা গেল প্রত্যেকটা মানুষ যেন তারা বলে আজকে যেন ঈদের দিন আজকে কিসের দিন ঈদের দিন আর দুই সালের ধন্যবাদ জানা যা দুই হাজার বিশ সাল তুই যাই করছ করোনা করছ আমাদের নিয়ে গেছ দুঃখ নাই তবে শেষ মুহূর্তে যে এই আমরা খুশি কথা ঠিক না ঠিক দুই হাজার বিশ কি জানা দুই হাজার বিশ ধন্যবাদ এই এই ফেরাউনের চেয়ে আর নিম্ন পদের মানুষটাকে যে দুনিয়া থেকে চলে গেছে এই জন্য আমরা খুশি না বেজান আর খুশি না বেজান এই জন্য মুসলমান দেওয়ান বাগির জন্য আসমান বদুয়া করে জমিন বদুয়া করে চন্দ্র বদুয়া করেন প্রত্যেকটা মানুষ বদুয়া করেন আর আল্লাহ মাহমদ শফির জন্য মানুষ চোখের পানি ফালায় ফালায় কাঁদে আর জন্য মানুষ চোখের পানি ফালায় ফালায় কাঁদে আমাদের হবিগঞ্জের তাফাজুল হক সাহাব রহমতুল্লাহ ঘিয়ালের জন্য বান্দাগুলো চোখের পানি বানায় বানায় কাঁদে জন্য মানুষগুলো কাঁদেন আর দেওয়ানবাগির বন্ডের মতন সমস্ত বন্ড জমিনে আছে এই সমস্ত বন্ডের জন্য প্রত্যেকটা পানি মৃত্যুর ধোঁয়া করে কথা ঠিক না বেঢে এই জন্যই তো কবি বলেন এমন জীবন করহে ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বান্দা এমন একটা জিন্দগি তুমি গঠন করো রে বান্দা তুমি দুনিয়া ছিঁড়ে যাইবা হাসতে হাসতে যাইবা কারণ তুমি তো মাওলার তৈরি জান্নাতে যাইবা তুমি তো আমার মালিকের দিদারে যাইবা তুমি তো আমার মালিকের সাক্ষাতে যাইবা এই জন্য বান্দা তুমি খুশি আর মানুষগুলো তোমার জন্য কান্নাকাটি করে আর বলে আল্লাহ আব্দুর রহমান নাই বড় ভালো একটা মানুষ ছিল আল্লাহ তুমি তারে নিয়ে গেছো জমিনের মানুষগুলো তোমার জন্য কান্নাকাটি করে এই জন্য মুসলমান এমন জীবন গঠন করা লাগবে যে জীবন তুমি খাসতে আসতে যাইবা দুনিয়ার মানুষগুলো কাঁদবে আর এমন জীবন করিও না বান্দা তুমি দুনিয়াতে যাইবা কান্নাকাটি করতে করতে যাইবা আর দুনিয়ার মানুষগুলো তোমার জন্য হাসবে আর বলবে ঈদ মুবারক কথা ঠিক না বেটে দেওয়ান বাকি যখন মারলো মানুষগুলো ঈদ মুবারক বলে ঈদ মুবারক বলেন অনেক নেতা যখন চলে গেল মানুষগুলো ঈদ মুবারক বলে এ বাবা এমন একটা জিন্দিগি তুমি গঠন করো কারণ তুমি দুনিয়াতে আসছো বলা কেঁদে আসছিলা আবার যখন দুনিয়াতে যাইবা বান্দা তুমি হাসতে হাসতে যাও তাহলে বুঝতে হবে তুমি সফল কাম কথা ঠিক নাও এডে আমরা যখন দুনিয়াতে আসছি আমরা হাসতে হাসতে আসছি না কেঁদে কেঁদে আরো যেরকম কাঁদতে কাঁদতে দুনিয়াতে আস আবার যখন দুনিয়া থেকে যাব মমিনের নিয়ম হলো মমিন হাসতে হাসতে যাবে আর বেইমানদের নিয়ম হলো বেইমান দুনিয়া থেকে যাওয়ার সময় কাঁদবে কাঁদবে কাঁদবে আর আফসুস করবে আফসুস করলে তখন কোনো লাভ হবে এ বেঈমান দুনিয়াতে তুমি কত আকাম করেছো মুসলমানদের কলেজে আঘাত দিয়েছো মুসলমানদের মসজিদ নিয়ে কথা বলেছো মুসলমানদের নবীকে নিয়ে কটুক্তি করেছো আজকে তুমি কাঁদো জাহান্নামে গিয়ে কাঁদবা ফেরাউনের সঙ্গে তোমার জায়গা হবে নমরুদের সাথে তোমার জায়গা হবে আবু জাহেল উদ্বা সাইবার সঙ্গে তোমার জায়গা হবে শাস্তিভোগ করতে হবে দুনিয়াতে উলামায়ে কেরামদের সঙ্গে টাক্কর দিয়েছো উলামায়ে কেরামদেরকে গার মটকে দিবে বলেছো আজকে তুমি দেখো কবরের জমিনে তোমার কি হাল আদালত শুরু হয়ে যায় বাসার কোন উপায় থাকবে না ঠিক না বেটি যারাই দুনিয়াতে মাস্তানি করেছে বারাইগিরি করেছে ক্ষমতার পাহাড় দেখিয়েছে পাওয়ার দেখিয়েছে দুনিয়াতেই পাওয়ার থাকবে কবরে গেলে কোনো উপায় থাকবে এই জন্য সাবধান হয়ে যান বাবা সাবধান হয়ে যান বোঝার চেষ্টা করেন ওলামা ইকরামদেরকে আপন বানায় নেন ওলামা ইকরামদেরকে কলেজা বানায় নেন তাদের দোয়া হাসিল করার চেষ্টা করেন তাহলে সফল কাম হইতে পারবেন এই জন্য বাবা বেশি বেশি কবরের চিন্তা করা লাগবে কবরে যাব কি নিয়ে যাব সেই চিন্তা বেশি বেশি করা লাগবে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর ভয় আমাদের অন্তরে দিয়া আমরা যেন কবরে যাওয়ার সময় কবরের সামান আনিয়ে যাইতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক সকলে বলি আমিন বাবা কবরের চিন্তা বেশি বেশি করো কি জবাব দিবা যুবক ভাই কবরে গেলে তুমি কি নিয়ে যাইবা চিন্তা করে দেখো এই চিন্তা আমাদের ভিতরে আসিনি আরো এখন চিন্তা করার দরকার আসিনি নেকামলের দরকার আসেনি আজকের এই মাহফিল থেকে কোন কোন যুবক ভাই নিয়ত করতে পারো আমার জীবন চলে যাবে আমি আমার বিবি ছাড়তে রাজি মা ছাড়তে রাজি বাবা ছাড়তে রাজি বন্ধু ছাড়তে রাজি আত্মীয় স্বজন ছাড়তে রাজি এলাকা ছাড়তে রাজি দেশ ছাড়তে রাজি আমার নবী ছাড়বো না আল্লাহ ছাড়বো না কোরআন ছাড়বো না নবীর মহাব্বতে আজকের এই মাহফিল থেকে কোন কোন ভাই নিয়ত করতে পারো যে হুজুর আজকে নিয়ত করলাম আপনার কাছে আর কোনোদিন দাড়ি কাটবো না দেখি তো হাত নামান মন থেকে নিয়ত আছে কার কার দিকে দাঁড়ান মন থেকে মন থেকে আল্লাহ কবুল করুক নামাজ আল্লাহ কবুল করুক কারণ যুবক বয়সে যদি কেউ ঠিক হয়ে যায় যুবক বয়সে যদি দিনের পথে চলে আসে এই মানুষগুলো বৃদ্ধ বয়সে ওয়াজ শুনুন লাগতো না এই জন্য যুবক ভাই চিন্তা করো পর্দার আড়ালের মা বোনরা যারা আছেন আপনারাও চিন্তা করেন নেক আমল করেন গুণামুক্ত জিন্দিগি সারেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক সকলে বলি আমিন এখনই দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ কথা আছে الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم সবাই দোয়া করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন حمد الشاكرين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أكرم الأكرمين আয় আল্লাহ জিন্দিগির গুণাগুলো মাথায় নিয়ে তোমার কাছে দুইটা হাত উঠায় দিলাম মাওলা আয় আল্লাহ আসর থেকে নিয়ে মাওলা রাত্র বারোটা পর্যন্ত মাওলা তোমার দিনের আলোচনা হয়েছে মাওলা আল্লাহ আমি মানুষ রে মাওলা আল্লাহ নিয়ে হাত উঠাইলাম আল্লাহ হাজি হাত উঠাইলাম রে মাওলা আল্লাহ বিদ্যুৎ বাবাদের কিনে হাত উঠাইলাম আল্লাহ কলেজার টুকরা যুবক পর্দানিসীন মা বন্ধুকে নিয়ে হাত উঠাইলাম আয় আল্লাহ যার হাত ভালো লাগে তার হাতের সেলাই জিন্দিগির গুলো মাফ করে দাও আয় আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করে ফেলেছি নফসের উপরে জুলুম করে ফেলেছি রে মাওলা আয় আল্লাহ আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো আল্লাহ বলো না কার দরবারে যাবো আর তো যাওয়ার কোনো জায়গা নাই মহল্লা আয় আল্লাহ দুনিয়ার কোনো বিক্ষু যদি এক দরজায় গেলে না পাই অন্য আরেক দরজার আশা করা যায় মাওলা আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে তারায়া দেও আল্লাহ আল্লাহ বলো না কার দরবারে যাব আল আর তো কোনো যাওয়ার জায়গা নাই মাওলা তুমি মাফ করে দাও মাওলা আয় আল্লাহ পয়গম্বর আদম আলা নবী নেতিকে আজ পর্যন্ত যত নর নারী কবরের বাসিন্দা হয়ে গেছে মাওলা আয় আল্লাহ সকলের কবরগুলোকে মাওলা তুমি জান্নাতের বাগান বানায় দাও মাওলা আল্লাহ আমাদের সাথে হাত উঠাইছি মাওলা কত বান্দা বান্দাগুলোর মানা আল্লাহ বড় আদরের মা আল্লাহ শীতের দিন যখন বিছানায় প্রস্রাব করে কান্নাকাটি শুরু করতাম আমার মা আমার বিজা জাগায় শুইয়া মা শুকনা জাগায় শুয়ে দিছি মাওলা আয় আল্লাহ আবার যখন আমি প্রস্রাব করে কান্নাকাটি শুরু করে দিতাম মাওলা আল্লাহ আমার মা আমার বিজা জাগার মধ্যে শুইয়া আমার বুকের মধ্যে রাই গ্যারাত্রু কাটাইছে আল্লাহ ইমন মাসকে অনেকের কবরের জমিনে ঘুমায় আল্লাহ যাদের মা নাই মা হারা সন্তানগুলোর মার কবর জান্নাতের বাগান বানায় আয় আল্লাহ এমন সন্তান হাত উঠাইছে রে মামলা আব্বা জান্নাই আয় আল্লাহ আব্বারে কবরের জমিনে রাইখা আসছে রে মালিক আল্লাহর কোনো যোগাযোগ নাই আল্লাহ যাদের মা নাই বাবা নাই ইয়তিম আল্লাহ ইতিম সন্তানগুলোর মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও বাউলা আল্লাহ আমাদের যাদের মা বাবা আছে মাওলা তুমি হায়াত বাড়ায় দাও মাওলা আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা আছে মাওলা তুমি হায়াত বাড়ায় দাও আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা আছে মাওলা তুমি হায়াত বাড়ায় দাও মাওলা আয় আল্লাহ জানি না কোন দিন জানি আমিও কবরের জমিনে যাই আল্লাহ জানি না না জানি আমার কাফনের কাফনটা তৈয়ার হয়ে গেছে রে বাবুলা আল্লাহ জানি না না জানি আমার কবরস্থানের বাস আল্লাহ না জানি আমার গরুস্থানের বাস আমার জন্য তৈয়ার আল্লাহ জানি না না জানি আমার গোসলের সাবানটা তৈয়ার হয়ে গেছে রে বাবুলা আল্লাহ জানি না না জানি রে মাওলা কবরের ডাক কোন দিন চলে আসে রে মালিক আল্লাহ একটা গুণা থাকবি মাওলা তুমি কবরের জমিনে ডাক দিও না রে মাওলা আল্লাহ কবরের আজাব বড় কঠিন আয় আল্লাহ জাহান নামের আজাব বড় কঠিন আল্লাহ আমরা সহ্য করতে পারবো না আল্লাহ একটা গুড়া থাকতে মাওলা কবরের জমিনে ডাক দিও না মাওলা ও মাওলা মাফ করে দাও আর গুণা করবো না মাফ করে দাও মাওলা আল্লাহ প্রত্যেকটা ভাই বোনকে মাওলা তুমি মাফ করে দাও মাওলা আল্লাহ পর্দার আলের মা বোনগুলোকে মাফ করে দাও মাওলা আল্লাহ যারা প্রবাসী থাকে বাংলা প্রবাসীদেরকে হেফাজত করি না আল্লাহ অনেকে বিভিন্ন মুসিবতে আছে মাওলা মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ অনেকে করোনার কারণে মাওলা পেরেশানিতে আছে মুক্ত করে দাও মাওলা আল্লাহ বড় ভাইয়ের প্রবাসী আছে মাওলা তুমি হেফাজত করি না আল্লাহ তামাম দুনিয়ার প্রবাসী ভাই গুলোকে মাওলা তুমি হেফাজত করে নাও আল্লাহ ইমাফিল কবল করে নাও আল্লাহ এলাকাবাসী সব প্রত্যেককে কবল করে নাও মাওলা আমাদের এলাকার যত মুর্দে গান চলে গেছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ মসজিদ কমিটি সহ এলাকাবাসী প্রত্যেককে কবল করে নাও আল্লাহ যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন মাওলা তুমি কবল করে নাও আল্লাহ মহাব্বতের আবু বকর ভাই সহ মাওলা প্রত্যেককে কবল করে নাও আল্লাহ সভাপতি সাহ সহ মাওলা যারা আছেন প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন মাওলা তুমি সুস্থ করে দাও রে মাওলা আল্লাহ যারা মুসিবতে আছে মৌলা মুসিবত থেকে উদ্ধার করে দাও আয় আল্লাহ সুন্দর কাবা জিয়ারতের তৌফিক দান করে দাও মাওলা আল্লাহ বেশি বেশি কাবলের তৌফিক দান করে দাও মাওলা আল্লাহ গুণমুক্ত জিন্দিগি দান করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে লক্ষ করি সালা তার সালামের হাদিয়া সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ মায়ার নবীর সিলাই মাওলা তুমি কবল করে নাও আল্লাহ বাংলার জমিন তুমি শান্তির জমিন করে দাও আল্লাহ বাংলার জমিন তুমি শান্তি শান্তির জমিন করে দাও আল্লাহ আমাদের ওলামা ইকরাম যারা চলে গেছেন সবাইকে মাফ করে দাও ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আয় আল্লাহ মওতের সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি